আজকে দেখবো যে ভিডিও মেকার এফেক্টস তো এখানে এই ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এই এই সফটওয়্যারটা এখানে ওইটা ডাউনলোড করার পর আপনি এই ফাইলগুলো পাবেন ভিডিও এটা সেট ফাইল সেট আপ ফাইলে নেক্সট নেক্সট পিনিস দিলে সেট হয়ে যাবে এই ফাইলটাকে সেট হওয়ার পর আরেকটা সফটওয়্যার আপনাকে ইনস্টল দিতে হবে এক্সাম্প নামে একটা সফটওয়্যার আছে আমার ভিডিও দেখানো আছে ভিডিওতে ওটা পাবেন এক্সাম এখানে ভিডিওতে দেখানো আছে যে কীভাবে আপনি এক্সাম সফটওয়্যারটা ইনস্টল দিবেন এখানে একটা ভিডিও আছে ওটা ওয়েবের জন্য দেওয়া কিন্তু আপনাদের কাজে লাগবে এই সফটওয়্যারটা রান করতে গেলে তো ভিডিওটা ডিসক্রিপশানে আমি দিয়ে দিব ঠিক আছে এক্সাম যেটা সেটা এরপর আসেন যে আমার এই ফাইলটাকে কপি করে এই ফাইলটাকে কপি করে এক্সাম্পের এখানে কি লোকাল ডিস্ক সি সিতে যাবেন সিতে যাওয়ার পর আপনি এক্সাম ইনস্টল দেওয়ার পর এই এক্সাম নামে একটা ফোল্ডার পাবেন ওই ফোল্ডারের ভিতর যাবেন ফোল্ডারের ভিতর যায় এসটি এসটিডক্সে যাবেন এসটিডক্সে যাবেন এসটিডক্সে গিয়ে এই ফাইলটাকে এখানে ড্রাগন করে দিবেন মানে ফেস্ট করে দিবেন কপি করে কোথায় যাবেন আবার দেখাচ্ছি এখানে যাবেন লোকাল ডিক দিস পিসি আপনার মানে পিসিটাও কম্পিউটার যেটা কম্পিউটারে যাবেন সি প্রোগ্রামে যাবেন যাওয়ার পর এক্সাম যে ফোল্ডার ওই ফোল্ডারে যাবেন ফোল্ডারে যাওয়ার পর এসটিডক নামে একটা ফোল্ডার পাবেন এইচ এই নামে একটা ফোল্ডার পাবেন ওই ফোল্ডারটা কি ওই ফোল্ডারটাতে ওপেন করে এই ফাইলটাকে এই ফাইলটাকে এখানে দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিও মেকার অফ এফেক্ট সফটওয়্যারটা কাজ করবে কাজ করার পর আপনি এখানে সার্চ দিবেন এক্সাম এক্সাম কন্ট্রোল লিখলে এটা আসবে এটা হচ্ছে সার্ভার আপনার কম্পিউটারটাকে আপনি সার্ভার বানিয়ে ফেলবেন তাহলে এই দুইটাকে এরকম থাকবে আমি দেখাই এরকম থাকবে আপনি ওপেন করার পর আপনি দিবেন স্টার্ট স্টার্ট আপনাদের এই স্টার্ট সবসময় হবে না না হওয়ার জন্য দায়ী হচ্ছে যে কি এসকাইভি স্ক্যাপিটা বন্ধ করে দিবেন তাহলে এটা হবে মানে এটা স্টপ স্টার্ট হয়ে রান হয়ে আবার স্টপ স্টপ লেখাটা থাকবে না এখানে কি স্টার্ট চলে আসবে যদি এই প্রবলেমটা হয় মাই স্কেল মাই স্কেল যদি এই প্রবলেমটা হয় তখন আপনি স্ক্যাপিটা বন্ধ করে দিবেন টিম বিয়ার বন্ধ করে দিবেন এই সফটওয়্যারগুলো বন্ধ করে দিবেন তাহলে আপনার এটা কি হবে মানে স্ক্যাপি সাইন আউট করে দিতে হবে শুধু কেটে দিলে হবে না এরপর আসেন video maker effects video maker এফেক্টসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে যেটা হচ্ছে যে আমাদের এই ফাইবারের ভিডিওগুলো বানাইতে গেলে আমাদের এই জিনিসটা লাগবে জাস্ট আমি লগ ইন ক্লিক করলাম এটা লগ ইন হয়ে গেছে কিন্তু আপনার এটা কি জন্য লাগবে আপনার ইন্ট্রোডিউস আপনার ভিডিও বানাইতে গেলে আপনার এটা লাগবে কারণ ভিডিও না দিলে ফাইবারের গিকগুলো সেল কম হয় সেটার জন্য আপনার এটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট আপনার এটা লাগবে তো আমরা আজকে একটা ভিডিও বানানো দেখবো ফাইবারের কিভাবে আপনি ভিডিওটার গিকটা দিবেন অথবা ফাইবারের জন্য কিভাবে ভিডিওটা মেক করবেন একটা দেখাইলে তো সবভাবেই দেখানো হয়ে যাচ্ছে তো ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পর আমি কি নতুন একটা দিলাম নাম দিতে বলতেছে প্রজেক্টের নাম আমি দেখলাম যে ফাইবার ফাইবার ভিডিও ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করব ক্রিয়েটে প্রজেক্ট ক্লিক করব ক্লিক করার পর এরকম আসবে ঠিক আছে এরকম আসার পর আমি অ্যাড স্লাইডে ক্লিক করব অ্যাড স্লাইডে ক্লিক করব এখান থেকে অনেকগুলো বাই ডিফল্ট দেওয়া আছে এগুলো থেকে আমি কি চুজ করতে হবে ঠিক আছে এগুলো থেকে আমার চুজ করতে হবে দেখেন এটা হচ্ছে হোয়াইট বোর্ড এখান থেকে দেখে দেখে আপনি স্লাইড খুঁজে বাইর করবেন কোনটা দিবেন ঠিক আছে এখানে এক একটা এক এক রকম এগুলো দেখবেন দেখলে আপনার আইডিয়া হবে কোনটা দিলে ভালো হবে আমার জন্য প্রেজেন্টেশন আচ্ছা এটা নিয়ে আমি অ্যাড অল স্লাইড ফাইবারের ভিডিওটা আবার এক মিনিটের উপর গেলে আপনার খবর আছে এটা ভিডিওটা নিবে না তাহলে আপনাকে কি করতে হবে কিছু কমাই ফেলতে হবে এটা কেটে দিই এটা কেটে দিই তারপরে এটাও কেটে দিই এটাও কেটে দিই আপনি সেকেন্ড হিসাব করে ফেলেন না এখানে এটা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড বড় ওগুলো কি আমি ডিলিট করে দিই এটা ডিলিট করে দিই তারপরে এটাও ডিলিট করে দিই আসেন এখন এখানে বলতেছে যে এটা এই প্রথম স্লাইডটাকে এডিট করব এই প্রথম স্লাইডটাকে এডিট করার জন্য আমি কি বলবো এখানে বলতেছে হাই ঠিক আছে তারপর দিস ইজ জেরি তাহলে আমি হাইটা থাকুক এখানে দেখি যে মাই নেম ইজ ঠিক আছে আমার নাম জেরি না আমার নাম যেটা এটা দিব দিলাম এটা পুরোটা নিচ্ছে না তাহলে ইসলামটা দরকার নেই আমি কেটে দিই আমার যতটুকু যত ওয়ার্ড দিবে তত ওয়ার্ডের জায়গা আমি কি ইয়া করলাম আসছে এটা এডিট শেষ সিম্পলি এটা এডিট হয়ে গেছে এই স্লাইডটা তারপর আসেন যে এই স্লাইডটা তাহলে ঠিক আছে এটা লিখলাম ঠিক আছে এটা পুরোটা নিচ্ছে হ্যাঁ নিচ্ছে তো এটা দিলাম তাহলে এটা এডিট শেষ ঠিক আছে নামটা চেঞ্জ করে দিলাম চাইলে এখানে একটা কি ইমেজ ইমেজ ব্যাকগ্রাউন্ডে আমি ব্রাউজ করে কি অ্যাড করতে পারবো ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আমি চাচ্ছি যে এটা দিব না অন্য আরেকটা দিব তাহলে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড এটা কি চেঞ্জ করতে পারতেছি এটারও ব্যাকগ্রাউন্ড আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো ব্যাকগ্রাউন্ডে কি আরেকটা ইমেজ দিতে পারবো এই দেখছেন ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ শো করাইলাম তারপর আসেন হুম এখন আসেন তিন নম্বর স্লাইড এটা ট্যাক্সগুলো চেঞ্জ করবো হুম আচ্ছা আপনি একটা কথা মনে রাখবেন যে ফাইবারের ভিডিওতে এক্সক্লুসিভ অন ফাইবার এটা লিখে থাকতে হবে কারণ এটা যদি না লেখেন ফাইবার এটা অ্যাপ্রুভ করবে না মানে ফাইবার কি করবে ভিডিওটা নিয়ে কষা মজা করবে তো আপনি তার চেয়ে বরং ভালো এক্সক্লুসিভ অন ফাইবার এটা লিখে দিবেন তারপরে তারপরে একশো আপনি একটু মোটিভেশনাল কথাবার্তা লিখবেন যাতে আপনার ভিডিওটা দেখে সাথে সাথে অর্ডার করে দেয় ঠিক আছে তারপরে প্রবলেম লাগবে না কোনো প্রবলেম এখানে কি নেগেটিভ ওয়ার্ড ইউজ কম করবেন পজিটিভ ওয়ার্ড ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজে কি আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই ইমেজ এরিয়া আমি যদি এখানে একটা ইমেজ দিই এখানে যদি আমি একটা ইমেজ দিই তাহলে এটা করতে আসবে এটা এখানে দেখাবেন তাহলে এখানে আমি কি দিতে পারি এখানে ভালো ধরনের একটা ছবি খুঁজে নিই আপনার ধরেন আমার ভিডিওটার গিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি এই ভিডিওটা ইয়াটা দিলাম ঠিক আছে তারপর আমি যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কী দেবো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব না ব্যাকগ্রাউন্ডটা কি না মানে এটা দিলে তো বৃষ্টি দেখাচ্ছে তারপরে এটা দিয়ে দেখি এক্সক্লুসিভ অন ড্রাইভার কিউটিভ টিচার্স আচ্ছা এটা থাকুক এরপর আসেন এটাতে আসেন এটাতে আসার পর আমি কি করব কে দেবো হুম ধরেন কি হ্যাভ এ স্ট্রং টিম ঠিক আছে তাহলে এটার কি করব আমি ইমেজ চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিয়ে দেখি নেই কিনা I have a strong team এটা কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে মূল ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়নি তাহলে এটাকে কি করব ক্লিয়ার ইমেজ ক্লিয়ার ইমেজ চলে গেল এটা ইমেজটা চলে গেল তারপর আমি দিব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এখানে দিয়ে দিলাম ইমেজটা I have a strong team তারপরে ফেসবুকের ইউআরএল দিতে পারবো কোথায় ট্যাক্সে গেলে এই ওয়েবসাইট আপনি ফাইবারে আপনি চাইলে আপনার এটা দিতে পারবেন আপনার যদি কোনো লিঙ্ক দেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার তাহলে কি ফাইবার বলবে যে আসো তোমাকে আর কিছু লাগবে না তোমাকে কি এখানে আমি লিঙ্ক না দিয়ে কি অর্ডার নাও ঠিক আছে ঠিক আছে চার নম্বরে আবার ফেসবুক ফ্যান পেজ এখানে ফেসবুক ফ্যান পেজ দেওয়া যাবে না এখানে ওই কানেক্ট সি কানেক্ট সোশ্যালি মানে আমরা সোশ্যাল সাইডে আসি তার মানে কি আপনার ফাইবারের যে নাম ওই নামে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ওই নাম দিয়ে খুঁজে আপনাকে বের করে নিবে কি বায়ার কিন্তু আপনি ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন আমরা ফেসবুকে আসি কিন্তু আপনার ফেসবুকে লিঙ্কের নাই এগুলো হচ্ছে কি টিপস সিক্রেট মানে আপনি বলতে বলে ইনডাইরেক্টলি ওকে বলতেছেন যে আমরা ফেসবুকের লিঙ্ক ফেসবুকে আমাকে খুঁজে পাও তো ও কীভাবে পাবে যদি আপনার যেই নামে ফাইবার অ্যাকাউন্ট সেই নামে যদি আপনার কি থাকে ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ও আপনাকে খুঁজে নিবে ঠিক আছে ভিডিওটা দেখার পর এরপর আমি চাচ্ছি যে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে আমি চাচ্ছি যে এই একটা সং অ্যাড করতে সং অ্যাড করব একটু মানে ইয়া দেখে অ্যাড করবেন সফট সং আচ্ছা এটা দিলাম অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার পর আমি প্রজেক্ট প্রডিউস করব এটাকে এখন কি আপলোড দিব starting explore start video explore এখানে ক্লিক করব ক্লিক করার পর কি হয়ে যাবে একটু ওয়েট করেন মানে এটা হচ্ছে তো আমরা কয়েক মিনিটের মধ্যে কি একটা ভালো ভিডিও বানাই ফেলতে পারবো যদি আমি এক্সপার্ট হই এখানে তো যদি এরপর আমি কি আমি ভিডিওগুলোতে আমার ওই সার্ভিস যেই ফেস ফাইবারের সার্ভিস থাকবে সেই সার্ভিসটা আমি আমার সার্ভিস সম্পর্কে বলবো সার্ভিসের ডিসক্রিপশানের যে ইউআর কিওয়ার্ডগুলো সেগুলো দিব যাতে ভিডিওটা এমন চিন্তা রাখবেন যে যাতে ভিডিওটা দেখে আপনি ওকে অর্ডার করেন আপনি কাকে এই ওই ভিডিওর যিনি ভিডিও দিয়েছেন ওনাকে আপনার ভিডিওটাই দেখবে প্রথম ফাইবারে যাওয়ার সাথে সাথে ও প্রথম ভিডিওটাই দেখবে আর কিছু দেখবেন তো যাতে ভিডিও দেখে একটা ফুল ধারণা পায় এবং ভিডিওটা এক মিনিটের উপর যাবে না এবং কি এমবি বেশি হবে না আপনি আমি যে সিস্টেমে বানাইছি এভাবে বানাইলে কি আপনার কোনো সমস্যা হবে না আপনি কি অ্যাপ্রুভ করবে ফাইবার ফাইবার কিন্তু আপনার ভিডিওটা দেওয়ার পর ফাইবারে যখন আপলোড করবেন তখন ওটা ও কি করবে ও সময় নেবে বা চব্বিশ ঘন্টা সময় নেবে ওটা অ্যাপ্রুভ করার জন্য যদি দেখে যে আপনার এখানে কি আপনি শুধু ওর ফাইবার থেকে বাইরে যাওয়ার কথা বলতেছেন মানে ফেসবুকে সোশ্যালি ইয়া দিয়ে দিয়েছেন তাহলে আপনার এটা অ্যাপ্রুভ করবে না আর আর আপনার এটা যদি এক মিনিটের বেশি হয় তাহলে ওরা অ্যাপ্রুভ করবে না তাহলে আপনি কি এভাবে করে একটা ভিডিও বানাইতে পারেন তো ভিডিওটা আমার হয়ে গেছে আমি ওপেন করে দেখব ওপেন করে ফাইবার ভিডিও যদি আমি এটাকে প্লে করি এখন দেখেন দেখছেন তো কয়েক মিনিটের মধ্যে আমরা একটা কি চাইলে ভালো ভিডিও বানাইতে পারি ঠিক আছে টেন্ডেন্সি থাকবে যে কয়েক মিনিটের মধ্যে বায়ারকে অর্ডার করানো okay